আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে সে ছিল দূরে দূরে তাকিয়ে আমি হায় দূরে দূরে তাকিয়ে My heart ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া বেড়াই তার ডানা মেলে এপা long